পথে তো একটি লোককে দেখতে পেলাম তো আমার পাশে সাইডে দেখতে পাচ্ছেন তো এটি আমার নানা হচ্ছে নানাটির ছোটো থেকে মাছ ধরার খুব নেশা ছিল তো সে কত ছোটো থেকে মাছ ধরছে এবং কোন কোন জায়গায় মাছ ধরছে তার মুখ থেকে একটু জেনে নেওয়া যাক নানা আপনি কত কই কই মাছ ধরছেন একটু বলবেন কালিদারকে পুকুর বড় বড় মাছ ধরেছি ছয় সের চার সের তিন সের এরও মাছ ধরা হয়েছে এবং ওখান থাকা আবার ওই দুগলহাটি আসবাড়ি বড় পুকুর দুগলহাটিও ধরছেন হ্যাঁ, রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ি সান্তাহার দুইটা পুকুর এলের সাঁতার লাগানো স্টেশনের সাঁতার লাগা পুবা ধারত সান্তাহার সান্তাহার হ্যাঁ। ওখানেও ধরা আছে খুব মাছ ধরা আছে আবার ওই তোমার জয়পুরহাট জয়পুরহাটও পুকুর মাছ ধরা আছে বড় বড় আড়ের হ্যাঁ। মাছ আসলো সেটা ধরা আছে সতেরো কেজি আট কেজি সাত কেজি এইরকম করে মাছ মাছ খুব মানে চেরা মারা হতো মানে ওই যেটা মাটি থেকে হ্যাঁ, মাছ মারা হতো ময়দা দেয়া খুব বড় বড় মাছ তখন তখন অন্য কোনো ব্যবস্থা মাছ মারার আসলো না ও তো কি দেখতে পাচ্ছি তো অনেক আপনি বয়স্ক হয়েছেন তো আপনি কি এখনো মাছ ধরেন নাকি এখনো মাছ ধরি বাবা ভাই ছোটোর থাকা মাছ ধরা অভ্যাস এখনো আমি ধরতেইছি এই কালকায় মাছ পাচ্ছি ভালো দুটা মাগুর পাচ্ছি কানস পাচ্ছি কেজি দেড়েক কই পাচ্ছি এখনো মাছ পান আচ্ছা। হ্যাঁ, এখনো মাছ মারি তো আপনি এখন জাল ফেলান না ওই ছিপ ফেলে বড়শি দেয়াই মাছ মারি মানে ছিপ ফেলে দুটা ছিপ দেয়া চারা করা মাছ মারি নদীত মাছ ধরেছি নদীত ওই টানা দিয়ে মাছ ধরছি বড় মানে জাল টানা দিয়ে না আপনি একা মাছ ধরছেন না আরো কেউ আসিল আপনি ওই তখন মির্জা আসলো জি ওই তোমার পুশিন্দার মির্জা পুশিন্দার কাকা আবুলের বাপ আব্বাস আর জবু এই তিনজনই আর আমি তার হেল্পার আপনি হেল্পার হ্যাঁ, মানে ওরা মানে হ্যাঁ, আপনি রূপপুরে আপনি হ্যাঁ তখন মনে করো যে আমার নয় বছর বয়স থাকা মাছ ধরতে এখনো মাছ মাছ আপনার এখন বয়স কত হবে তো নয় বছর থেকে আপনি মাছ ধরছেন এখন আপনার বয়স কত হবে ওই দুই বছর কম আশি বছর আশি বছর তো এখনো আপনি মানে মাছ ধরার হ্যাঁ। আনন্দ এবং অনুভূতিটা কি আপনি একটু বলবেন এই যে অতি মাছ মারছি এই যে ব্রিজ এই যে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন তো এই তো ব্রিজ আটটা মাছ মারছি জাপানি মাছ মারছি তেলাপিয়া আর রুইয়ের মাছ কয়েকটা রুইয়ের মাছ মারছি তো আপনি বলতে চাচ্ছি মানে করেন আপনি মাছ ধরার মানে ইচ্ছাটাই ছিল না না ওটা আমার ওটা থাকা পারি না আচ্ছা হ্যাঁ। মানে অনুভূতিটা কি আপনার হ্যাঁ। মানে আনন্দ আনন্দ আসে ভিতরে মাছ ধরনো দেখনো যাই হোক কিন্তু ওটা একটা আনন্দ আনন্দ আনন্দ মানে বুঝতে পারছি আমার নানাটি খুব আনন্দে মাছ ধরে তো আপনাদের কেমন লাগলো তো জানাবেন আচ্ছা নানা আসসালামু আলাইকুম থাকেন আচ্ছা, থাকেন তো আপনারা তো দেখলেন আমার নানা তো মাছ ধরার খুবই শখ সে ছোটো থেকে মাছ ধরতো তো তার এক আশি বছর দুই বছর কম আশি বছর হতে চলছে তো সে তাও মাছ ধরার আনন্দটা অনুভূতি সে কোথায় কোথায় মাছ ধরছে তো আপনাদের মাঝে তো শেয়ার করলো তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে যেমন তো আপনি